হ্যালো ভিয়া সবাইকে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও এই মুহূর্তে খুব ভালো গত পাঁচ দিন ধরে আমরা টানা শ্যুট করতেছি আপনাদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য আর আপনারা সবাই জানেন আমরা এবার হিরো আলম সবটাই ব্যতিক্রম কিছু আপনাদেরকে উপহার দেয় এবারও ব্যতিক্রম কিছু আমার নিজের গাওয়া পাঁচটি গান ডুয়েট নিয়ে আসতেছি আমি এবার আশা করি পাঁচটা গান হচ্ছে আপনারা ব্যতিক্রম পাঁচ দিনকে অবশ্যই দেখতে পারবেন আর এই গানে আপনারা সবাই জানেন দীর্ঘ পাঁচ বছর পরে আমি যখন এই মিডিয়াতে জন্ম প্রথম দিই আর কি এ জগতে পা দিই তখন থেকে আমার বৌড়োর এক ঝাঁক কিছু মেয়েরা আমার সাথে অনেকেই কাজ করেছে তাদেরকে আবার নতুন রূপে নতুন আঙ্গিকে আমরা তুলে ধরতেছি আপনারা দেখেছেন দেখতেছেন এই মুহূর্তে আমি বর আর বউ আমার যে পাশে দেখতেছেন আর আজকে আমাদের কাজ শেষ পর্যায়ে আজকে শেষ লট আমাদের চলতেছে কাজে আর আমার আজকে এই কাজে আমার সাথে আছে রাজ উনি একজন ডিরেক্টর ভালো একজন ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার খুব ভালো ডিরেকশনও দেয় রাজ তার পাশে আসা আমার নায়িকা হিসেবে আপনি কাজ করতেছে আলো আর তার পাশে আসতে হলে যে আমাদের আরেকজন আমাদের পাশে থাকে আমাদের ছোটো ভাই আমাদের অল টাইমের সাথে কাজ করে নাম হলে বিদ্যুৎ তারপরে হলে একজন হলো কোরিওগ্রাফার আছে এখানে নাম হলে শফিক আমরা সবাই একযোগে আপনাকে এর জন্য কাজ করতেছি আজকে দীর্ঘ কয়দিন ধরে আশা করি গান করা সবাই ভালো লাগবে আর হ্যাঁ এবং আপনি সবাই জানেন এই কয়দিন ধরে আমরা যে কাজগুলো আপনি এর আগে দেখছেন উগান্ডা তারপরে মনে করেন আরবি গান আরও কিছু গান দেখতে হিট গানগুলো যেগুলো আমার গাওয়া সেই গানগুলো আপনি ডিওপি এবং এডিটিং আপনি সব করার কাজ করেছে আপনি হলে যে এম সেলিমন আর আপনারা সবাই দেখতেছেন আমি সবাইকে আপনাদের সাথে এক এক পরিচয় করে দেব আর আজকের গানটা মনে করেন বাস যেহেতু বর্ব হ্যাঁ। বাস গড়ের গান তারপরে বগুড়া আঞ্চলিক একটা গান গান গেয়েছি তারপরে মনে করেন ডুয়েট কিছু আপনি ঢাকে আপনি একটা হিন্দি গান করেছি দুইটা সর্বমোট আমরা পাঁচটি গান এবার আসতেছে আমার আর কি তাই আসছেন আমাদের আজকে কিছু একটু করে আপনার সবার সাথে একটু পরিচয় করে দিই এই মুহূর্তে আমার সামনে আছে ডিরেক্টর রাজ হ্যালো হাই সবাই আমাদের জন্য দোয়া করবেন চেষ্টা করছি হিরো আলম ভাইকে নিয়ে ব্যতিক্রম কিছু কাজ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার পাশে থাকলে আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকবো ধন্যবাদ এখন আছে আমার সাথে নায়িকা করেছে আলো আলো আমার সাথে দুইটা গান করেছে এবার দুইটা গানে দুইটা ব্যতিক্রম ক্যারেক্টারে গানগুলো আমার গাওয়া গান ডুয়েট গান আর কি ভাইয়ার সাথে ভাইয়ার নিজের কণ্ঠের গান করে অনেক ভালো লাগছে আর আপনারা দোয়া করবেন আমি যেন আরো অনেক কাজ করতে পারি ভাইয়ার সাথে তারপরে আসে আমার সাথে আপনি এদিকে আছে আপনার সবার সামনে পরিচয় করে এম বিএমসি লেমন হাই আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর হিরো আলম ভাইকের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা এই গানগুলো সব করে দেখতে অবশ্যই আপনি হিরো আলম অফিসিয়াল এবং বিএমপি বিএমসি সেন্টারে আপনি সবাই যোগাযোগ করবেন হিরো আলম অফিসিয়ালে ব্যতিক্রম কিছু কাজ করতেছে আরও আবারও ব্যতিক্রম কিছু আপনাকে করে দেবেন তারপর আছে বিদ্যুৎ হাই আমি সবসময় চেষ্টা করি গানে সব কয়টা কাজ ভালো রাখার জন্য সব দিকে খেয়াল রাখি খুব সহযোগিতা চেষ্টা করি সবাইকে ভালো যাতে গানটা আমরা ভালো করতে পারি ধন্যবাদ তারপরে আছে আপনি শফিক উনি একজন কোরিওগ্রাফার প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি একটা ছোট মানুষ আমার চোদ্দ বড় ভাই রলম ভাই আমাকে স্মরণ করেছে তারপরে আমাদের লিমন ভাই বিদ্যুৎ ভাই রাজ ভাই তারপরে আমাদের বগুড়ার ঝড়তলা নায়িকা আলাপু আপু আমাকে স্মরণ করেছে ছোট মানুষ সবাই দোয়া করবেন সামনের জন্য ভালো কিছু করতে পারি সেটাই তাহলে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন আমরা খুব একটা ব্যতিক্রম কিছু গান নিয়ে আসতেছি গানটা আমার কণ্ঠে গাওয়ার ডুয়েট তাই আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং ভালো ভালো আরও কিছু গান যাতে উপহার দিতে পারি আর আপনারা সবাই জানেন আমরা আগে থাকে হিরো আলম মানুষের আদে বাদে কথা টান দেয় না কে কি বললে সে কেয়ার করে না আমি সামনে কেয়ার করতেও চাই না জাস্ট আপনাদের ভালোবাসা নিয়ে সামনে কাজ করতে চাই কি কারণে এই জগতে এই জগতে জীবনে হিরো আলম কেউ কোনো বিষয়ে সহযোগিতা করেনি করবেও না তাই আমাকে নিজের পথে এগোতে গেলে আমাদের ঝড়টুকুন আসবে ঝড়টুকুন নিয়ে তাই আসতেছে অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন এবং আপনারা হিরো আলম অফিসিয়াল এবং বিএমসি সেন্টার অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সামনে ভালো কিছু উপহার দিতে পারেন সবাইকে ধন্যবাদ অনেক রাত হয়েছে কাজ করতে করতে তাই একটু কথাবার্তা বলতে আমার ঘুম ঘুম ভাব চোখে তাই একটু কথাবার্তা একটু উল্টো পাল্টা হলো একটু মাফ করবেন কথা হয়তো কোনো একটা শুদ্ধ হয়তো বলতে পারতেছে না চোখে খুবই ঘুম টানা পাঁচ দিন আমরা কাজ করতেছি আর কি হ্যাঁ তাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম